হজরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইসালাম সমস্ত নবীদের উপস্থিতি সভাপতি আমাদের প্রিয় নবী প্রধান অতিথি জিব্রাহিল আমিন এবার হজরত ইব্রাহিম সেখানে ভাষণ দেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য আল্লাহ জি ইত্তাহানি খালিলেন যিনি আমাকে খলিল বানালেন যে আল্লাহ আমাকে বন্ধুরূপে গ্রহণ করলেন সে আল্লাহর প্রশংসা করছি ও আতনি মুলকান আজিমান এবং আমাকে মহান রাজত্ব দান করেছেন ও জালানি উম্মাতান কনিতান ইয়াতাম্মু এবং আল্লাহ পাক আমাকে এমন একটা উম্মত দান করেছিলেন আমার উম্মত আমার অনুসারী ছিল আমার আনুগত্যশীল ছিল এমন আনুগত্যশীল উম্মতের আমাকে খালিল বানিয়েছেন আমাকে রাসুল করে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি ও আনকাজানি মিনান নারী এবং সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে নামরুদের আগুন থেকে জ্বলন্ত আগুন থেকে মুক্তি দিয়েছেন সালামা সেই আগুনকে শান্তি শীতল করে আল্লাহ পাক আমাকে জীবন ফিরিয়ে দিয়েছেন আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি হজরত ইব্রাহিম সংক্ষিপ্ত কনফারেন্সে বক্তব্য দিলেন জোরে বলুন এবার হজরত মৌসা দাঁড়ালেন হজরত মৌসা আলাইসালাম কি বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ কাল্লামানি তাকলিমা যিনি আমাকে কলিমুল্লাহ বানিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন নবীদের মধ্যে একমাত্র কালিমুল্লাহ হিসাবে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন সেই নবী হিসাবে আমাকে নির্বাচিত করেছিলেন এবং ওয়াজা আলাপ ওয়াজা আলাপ হালাকা আলি ফিরাউনা আমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন অত্যাচারী বাদশাহ ফিরাউনকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন ওয়ানাজাত বানি ইসরাইল আলা ইয়াদাইয়া আল্লাহ পাক বনে ইসরাইল গোত্রকে আমার হাতে মুক্তি দিয়েছেন ওয়াজা আলামিন উম্মতি কওমান আরো বড় খুশির কবর আরো বড় খুশির কবর হলো কি আরো বড় সুসংবাদের কথা হলো কি হযরত মূসা বলেন উম্মতি হাক্কি আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আছে যারা সত্য ধর্ম গ্রহণ করেছেন এবং যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন এবার হজরত দাউদ সালাম দাঁড়ালেন হজরত দাউদের ফালা হজরত দাউদ সেখানে কি বললেন আলহামদুলিল্লাহ সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে রাজত্ব দান করলেন মহান রাজত্ব ও আল্লামানি জাবুরা এবং যিনি আমাকে জাবুর দান করলেন জাবুর পাঠ করার জন্য সমুদ্র খণ্ড দিলেন যার তালাবাদ শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো হাদিদা এবং যিনি লোহাকে আমার অনুগত করে দিয়েছেন এবং পাহাড়কে আমার অনুগত করে দিয়েছেন পাহাড় পর্যন্ত আমার আদেশ নিষেধ পালন করত ইসাব্বিহীনাবত্তাইর এবং পাহাড় তাজবি পাঠ করত আমার সাথে সাথে তাজবি পাঠ করত আমি যখন তাজবি পাঠ করতাম জিকির করতাম আমার সাথে সুর মিলিয়ে পাহাড় পর্যন্ত জিকির করত আর সেই পাহাড়ের জিকিরের আওয়াজ সমস্ত মানুষ শুনতে পেত জুরো বলুন সুবাহান দাউদ যখন জিকির করত আমার জিকিরের সাথে সুর মিলিয়ে পাখিরা পর্যন্ত জিকির করত ও আতানিল হেকমাতা আল্লাহ পাক আমাকে হেকমতের জ্ঞান দান করেছেন ওয়াফসলাল খিতাবা আল্লাহ পাক আমাকে এমন বিচার জ্ঞান দান করেছেন দাউদ যদি কোনো বিচার করে ওই বিচারের উপরে আপিল করার কোনো মানুষের কোনো সুযোগ থাকত না জোরে বলুন না সুবাহান এবার হজরত সুলাইমান হজরত সুলাইমান সালাম ওই কনফারেন্সে দাঁড়ালেন সভাপতিকে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি হজরত আমিন আলাইহিস সালাম এবার হজরত সাল্লামান আলাইহিস সালাম দাঁড়ালেন নবীদের উদ্দেশ্যে কি বললেন আলহামদুলিল্লাহ সকল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ জি সাক্ষার যিনি বাতাসকে আমার অনুগত করে দিয়েছেন বাতাস আমার নির্দেশ পালন করত আমি যখন বলতাম বাতাস আমি সোলাইমানকে সামান্য সময়ের ভিতরে এখন থেকে আমেরিকা নিয়ে যাও বাতাস আমাকে আমেরিকা নিয়ে যেত বাতাস হজর সোলাইমানের কথা শুনতো মানত সোলাইমান বলেন সে আল্লাহর প্রশংসা যিনি বাতাসকে আমার অনুগত করে দিয়েছেন ওয়াসাক্ষার আলিয়া সায়াতিনা এবং শৈতানকে পর্যন্ত আমার অনুগত করে দিয়েছে ইয়ামালুনা মিন মাহারিবা ওয়া জিফানিন কাল বলেন এই শক্তিশালী শৈতানদের মাধ্যমে আমি কঠিন থেকে কঠিন বড় বড় কাজ করতাম তাদেরকে দিয়ে বড় বড় ডেক বানাতাম তাদেরকে দিয়ে বড় বড় মসজিদ বানাতাম তাদেরকে দিয়ে বড় বড় রাজপ্রসাদ বানাতাম আমি তাদেরকে দিয়ে বাইতুল মাকদিস বানিয়েছি এই শৈতানকে দিয়ে কঠিন কঠিন কাজ করিয়েছি আল্লাহ পাক শৈতানকে আমার অনুগত করে দিয়েছে আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি ও আল্লাহ মানে মান্তিকা তৈরা আল্লাহ পাক আমাকে পাখির বাসা বুসার বাসা বুঝার যোগ্যতা দান করেছেন পাখি কি কথা বলে আমি সেটাই বুঝতাম পাখির সাথে আমি কথা বলতাম পাখির সাথে কথা আমি আদান প্রদান করতাম সালমান বলে আল্লাহ পাক আমাকে পাখির সাথে কথা বলার যোগ্যতা দান করেছেন জোরে বলুন সুবাহ ও আতানি মিন কুল্লি ফাদলান এবং আল্লাহ পাক পৃথিবীর এমন কোন নিয়ামত নাই যা আমাকে দান করে নাই ওয়াসাখার আলী জুনুদ শায়াতিন ওয়াল ইনসি ওয়াল তৈরি আল্লাহ পাক শয়তানদের যত শক্তিশালী সৈন্য আছে ওই সৈন্যগুলোকেও আমার অনুগত করে দিয়েছেন আমি যখন কোনো যুদ্ধে অবতীর্ণ হতাম ওই শৈতানদেরকে আমি শৈতানের বিরুদ্ধে আমি যুদ্ধ করতাম জোর বলুন সুবাহান পাখিরা আমাকে সাহায্য করত হুত হুত পাখি আমাকে বলে দিত যে কোথায় অত্যাচারে বাদশা রয়েছে কারা আল্লাহ নির্দেশ পালন করছে না আমি ওই পাখির কথা শুনে আমি তাদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিতাম জোর বলুন সোহার আলা কাসির মিন সমস্ত মুমিন বান্দার উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন হজরত সুলাইমান বলেন ওয়াতানি মুলকা নাজিমান আমাকে এমন একটি রাজত্ব দান করেছে লায়াম্বাগিলি আহাদি মিম্বাধি আমার পরে এমন রাজত্ব আল্লাহ পাক আর কাউকে দান করবে না জোর বলুন সুবহানাল্লাহ ওয়াজালানি ওয়াজাল মালিকি মালাকান তাইয়িবা লাইসা ফিহি হিসাব আমাকে এমন রাজত্ব দান করেছেন আমি যেমন ইচ্ছা তেমন রাষ্ট্র পরিচালনা করতাম এর জন্য আল্লাহকে আমি কোনো হিসাব দিতে হতো না আমি যেমন ইচ্ছা তেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতাম জিনের উপরে রাজত্ব করতাম শৈতানের উপরে রাজত্ব করতাম বাতাসের উপরে রাজত্ব করতাম মানুষের উপরে রাজত্ব করতাম পশু পাখির উপরে রাজত্ব করতাম এমন রাজত্ব আল্লাহ পাক আর কাউকে দান করবে না যে আল্লাহ আমাকে এত বড় রাজত্ব দান করতেছেন আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি জোর বলুন সুবাহ রাজত্ব কার হাতে মালিকাল মুলক মুলকা সমস্ত রাজত্ব একমাত্র কার হাতে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ